ওকে তাইলে আমরা আজকে থেকে সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের ক্লাস করব সার্চ ইঞ্জিন মার্কেটিং মানে হচ্ছে গুগল মার্কেটিং আচ্ছা আপনারা মার্কেটিং কেমন করতেছেন কিছু তো বুঝি না আপনাদের তো পোস্ট টুস্ট দেখি না ইনস্টাগ্রামে তো সবাই আছেন আমি কারো পোস্ট পাই না দেখি ইনস্টাগ্রামে একটা লাইক যে দিব সেরকম তো পোস্ট পাই না দেখা যায় আপনাদের চাইতে বেশি পোস্ট আমি পাই আমি দিই হ্যাঁ? মামুন ভাই আপনার ইনস্টাগ্রামে ফলোয়ার কত হয়েছে আপনি যদি কন্টিনিউ পোস্ট করেন তাহলে প্রতিদিন পাঁচটা সাতটা দশটা করে ফলোয়ার বাড়বে এবং যদি আপনি যদি পোস্ট না করেন অ্যাক্টিভিটিস না থাকেন তাহলে কি আপনার প্রোফাইলে প্রোফাইলে প্রোফাইলে ফলোয়ার অ্যাক্টিভিটিস বাড়াইতে তারপরে মেসেজের বিভিন্ন কমেন্ট করতে তাইলেই ফলোয়ার বাড়বে অ্যাক্টিভিটিস বাড়বে কি লিখছেন আপু আমি লেখা পড়তে পারিনি আপনারটা এগুলা পোস্ট করতে হইব যদি আপনি পোস্ট না করেন কন্টিনিউয়াসলি যদি আপনি ওই বিভিন্ন পোস্টের কমেন্ট দেন না তাহলে আপনার ফলোয়ার বাড়বে না বুঝতে পারছেন ফলোয়ার বাড়ানি এত সহজ না ফলোয়ার বাড়াই দিলে ফলো দেওয়া লাগে সাউন্ড প্রবলেম তাই ও আচ্ছা এখন কি সাউন্ড প্রবলেম যাচ্ছে আচ্ছা এখন এগুলা করতে হইব কন্টিনিউয়াসলি আপনার ফলোয়ারের আপনি পোস্ট করতে হইব বিভিন্ন পোস্টে ডুইকা আমি আপনাদের যেভাবে দেখাইছি মার্কেটিং ওইভাবে ডুইকা বিভিন্ন পোস্টে কমেন্ট করতে হইব লাইক দিতে হইব তাকে এপ্রিসিয়েট করতে হইব আগ্রহ বাড়াইতে হইব তার প্রতি এগুলো করতে হইব কারণ আপনার প্রোফাইল ভিজিট করার পরে যদি একজন মানুষের দেখে আপনার প্রোফাইলে পোস্ট নাই তাহলে ও মনে হয় স্কেমার আমি বলছি আপনার নিজের মাঝে মধ্যে সুন্দর সুন্দর ব্যক্তিগত ছবি দিয়েও পোস্ট করার জন্য আপনি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন সেরকম একটা পোস্ট করার জন্য এগুলো মানুষ ফলো করে আচ্ছা যাই হোক আজকে আমরা ক্লাস করব কি আমরা আজকের ক্লাস হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং সার্চ ইঞ্জিন মার্কেটিংটা আগে আমরা কি বুঝি হ্যাঁ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো আমাদের ক্লাসে তো আর বাকি অ্যাটেন্ড হচ্ছে আমাদের ক্লাসে তো আর বাকি অ্যাটেন্ড কোথায় আল্লাহ জানে কি হইল আমি বুঝতেছি না তো আমাদের হয়তোবা বাকিরা টাকার বয়ে ক্লাসে আসেনি নাকি আল্লাহ জানে যাই হোক এখন বিষয়টা হচ্ছে কি আমরা আজকে সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের ক্লাস করব সার্চ ইঞ্জিন মার্কেটিংটা হচ্ছে কি সার্চ ইঞ্জিন মার্কেটিংটা হচ্ছে সার্চ শব্দের অর্থ খোঁজা ইঞ্জিন শব্দের অর্থ হচ্ছে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম আর মার্কেটিং তো মার্কেটিং তো সার্চ ইঞ্জিন সাধারণত আমরা সার্চ ইঞ্জিন বুঝি ওই সমস্ত ওই জায়গাকে যেখানে ইন্টারনেটের যে জায়গার মধ্যে কোনো কিছু খোঁজা হয় সার্চ করা হয় সে সেটাকেই বলা হয় সার্চ ইঞ্জিন যেমন গুগল ক্রম একটা সার্চ ইঞ্জিন মজিলা ফায়ারফক্স একটা সার্চ ইঞ্জিন তারপরে ইয়াহু ক্রম একটা সার্চ ইঞ্জিন তারপরে মাইক্রো মাইক্রোসফট একটা সার্চ ইঞ্জিন মাইক্রোসফট সার্চ ইঞ্জিনে হচ্ছে একটা অপশন আছে তারপরে হচ্ছে আপনার ওই আমাদের বাংলাদেশের আছে পিপিলিকা ঠিক আছে এগুলো হচ্ছে এক একটা সার্চ ইঞ্জিন তো ওই সার্চ ইঞ্জিনে আমরা ইন্টারনেটে মনে করেন পৃথিবীর যত সার্চ ইঞ্জিন আছে পৃথিবীর যত সার্চ ইঞ্জিন আছে সব সার্চ ইঞ্জিনের মিলাইয়া পৃথিবীর মানুষ যত সার্চ করে তারপরে আটানব্বই পার্সেন্ট মানুষ সার্চ করে গুগল ক্রোমের মধ্যে আটানব্বই পার্সেন্ট মানুষ গুগল ক্রমের মধ্যে সার্চ করে বাদ বাকি সবাই সার্চ করে অন্যান্য যার যেটা ভালো লাগে এই গুগল ক্রমে সার্চ করার জন্য কোনো ওয়েবসাইটকে সার্চ করার জন্য আমরা যে লেখি যেমন আমি একটা ট্যাব নিউ ট্যাব নিয়ে একটা জিনিস সার্চ করি কি সার্চ করব যেমন মনে করেন দেখুন একটা বিষয় লেগে আছে ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট ফিফা ডট কম ফিফা ওয়ার্ল্ড কাপ ডট কম ঠিক আছে সার্চ দিলাম এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ টিএম অ্যাকোমোডেশন কাতার টোয়েন্টি টোয়েন্টি টিএম এই যে দিছে এটা হচ্ছে আমরা একটা ওয়েবসাইটে এটা তারা একটা ওয়েবসাইট বানাইছে ওয়েবসাইটটাকে সার্চ দিছি আমরা এটা পাইছি ঠিক আছে এভাবে একটা ওয়েবসাইট সার্চ দিলে দেখেন একটা ওয়েবসাইট সার্চ দেওয়ার সার্চ দেওয়ার সাথে সাথে আমরা এইটা ডাইরেক্ট ফিফা ওয়ার্ল্ড কাপ এটা লিখে সার্চ দিছি কিন্তু এইটা লিখে আমরা সার্চ দিছি না এইটাও লিখে আমরা সার্চ দিছি না এইটাও লেখা আমরা সার্চ দিছি না এগুলো লেখা কিন্তু আমরা সার্চ দেই নাই আমরা শুধুমাত্র এইটা লেখা সার্চ দিছি এইটা লেখা সার্চ দিছি এখন এইটা লেখা সার্চ দেওয়ার পরে আমাদেরকে এইটাও দেখাইছে আমাদেরকে এইটাও দেখাইছে আমাদেরকে এইটাও দেখাইছে এই যে আমাদেরকে এই তিনটা দেখাইলো এই তিনটা দেখাইলো এটা দেখাইলো এটা দেখাইলো এটা দেখাইলো এই যে এইটা সার্চ দেওয়ার সাথে সাথে এটাকে এইটা সার্চ দেওয়ার সাথে সাথে আমাদেরকে এইটা দেখাইছে এই তিনটা দেখাইছে এই তিনটা আমাদের সার্চ বারে চলে আসছে এই তিনটা সার্চ বারে আসা মানে এগুলা র্যাঙ্কিংয়ে আসা এগুলাকে বলা হয় কি র্যাঙ্কিংয়ে আসে এটাও র্যাঙ্কিংয়ে এটাও র্যাঙ্কিংয়ে এটাও র্যাঙ্কিংয়ে এগুলাকে বলা হয় কি র্যাঙ্কিংয়ে আসা এই যে র্যাঙ্কিংয়ে আসা এই র্যাঙ্কিংয়ে আসাটা বা র্যাঙ্কিং র্যাঙ্কিংয়ে আনাটাকে বলা হয় সার্চ ইঞ্জিন মার্কেটিং এরকম ওয়েবসাইটকে সার্চ মার্কে আপনার ওয়েবসাইটকে এরকম ওয়েবসাইটে কোনো সরি এরকম সার্চ ইঞ্জিনের মধ্যে কোনো ওয়েবসাইটকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসাকে বলা হয় সার্চ ইঞ্জিন মার্কেটিং অর্থাৎ সার্চের মধ্যে এই সার্চ ইঞ্জিনের মধ্যে যে বিষয়টাকে খুঁজে পাইতে সহজ হয় সেটাকে বলা হয় যাতে সহজ হয় সেই সহজ হওয়াটাকে সেই সহজভাবে করে দেওয়াটাকে বলা হয় সার্চ ইঞ্জিন মার্কেটিং এবং সার্চ ইঞ্জিন মার্কেটিং হয় দুইটা ওয়েতে একটা ওয়েতে হচ্ছে গুগলকে টাকা দেওয়ার মাধ্যমে কোনো ওয়েবসাইটকে সার্চে নিয়ে আসা হয় আরেকটা ওয়ে হচ্ছে আপনি প্রপার ওয়েতে আপনার ওয়েবসাইটের সব ধরনের সেট ঠিক করে দেয়া ডেসক্রিপশন ঠিক করে দেয়া তারপরে এটাকে সঠিকভাবে এসিও করা এই সঠিকভাবে এসিও করার মাধ্যমে এক মাস দুই মাস পনেরো দিন তিরিশ দিন এইভাবে পড়ে আপনার অটোমেটিকলি গুগল এটাকে সার্চ ইঞ্জিনের সার্চের মাধ্যমে র্যাঙ্কে আনে দেওয়া দুইটা ওয়ে একটা ওয়ে হচ্ছে ওয়েবসাইটটাকে টাকা দিয়ে র্যাঙ্ক করা যেটা টাকা দিয়ে র্যাঙ্ক করতে হবে সেটার সেট আপ মেটাপের কোনো সমস্যা নাই ও গুগলকে টাকা দিবেন ওয়েবসাইটের লিঙ্ক দিবেন ওয়েবসাইটটাকে এক দুই ঘন্টার ভিতরে র্যাঙ্কে দিয়ে দিবে গুগল ইচ্ছাকৃতভাবে আর যদি টাকা না দিয়ে আপনি যদি কাজ করেন সব কিছু হান্ড্রেড পারসেন্ট পুঙ্খানুপুঙ্খ রূপে সেট আপ করেন তাহলে গুগল আপনাকে এক মাস পনেরো দিন দুই মাস পরে আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করবে র্যাঙ্ক করে ফার্স্টে নিয়ে আসবে সেটা অর্গানিকভাবে কথা বুঝতে পারছেন তো সেটাকে বলা হয় যে গুগলের মধ্যে টাকা ছাড়া যেটাকে বলা হয় সেটাকে বলা হয় এসিও e এটা অন্য একটা পার্ট এবং এটা অন্য ডাইরেক্ট ডিজিটাল মার্কেটিংয়ের আলাদা একটা কোর্স ঠিক আছে তারপরে আমি আপনাদের কিছুটা এসিও দেখাইব শেষের দিকে কিভাবে সিম্পল একদম হালকা এসিও করতে হয় এসিও করার জন্য অনেক পেইড টুলস লাগে অনেক পেইড টুলস লাগে যেগুলোর মাধ্যমে অনেক এসিও করতে হয় তারপরে এসিও করতে ইংলিশে সেই ধরনের ওভার স্মার্ট লাগে হ্যাঁ আরও হচ্ছে আপনি কম্পিউটারে ভালো থাকতে হবে তারপরে আপনার অ্যাক্টিভিটিস সেরকম থাকতে হইব আপনার ডিজিটাল মার্কেটিংয়ের বেসিক অ্যান্ড অ্যাডভান্স লেভেল সম্পর্কে আপনার জানা থাকতে হইব তারপরে হচ্ছে এসিও যাই হোক এখন আমরা এসিও e সম্পর্কে আলোচনা করতেছি না আমরা এখন সর্বোচ্চ আলোচনা করতেছি সার্চ ইঞ্জিন মার্কেটিং এখন বিষয়টা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের মধ্যে আমাদের সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের আমাদের কাজটা কী আমাদের কাজটা হচ্ছে বায়ার আমাদেরকে টাকা দিব টাকা দিয়ে বলবো তার ওয়েবসাইটটাকে গুগলে সার্চ সার্চ ইঞ্জিনের মধ্যে ফার্স্টে দিয়ে দেওয়া ফার্স্টে নিয়ে আস এনে দেয়া এই কাজটা হচ্ছে আমাদের কাজ হ্যাঁ একটা বিষয় বলে রাখি এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশ বা সাবকন্টিনাল এশিয়া এশিয়ার দক্ষিণ এশিয়া বা সাবকন্টিনাল এই মানুষগুলার কখনোই এখনও গুগলের মাধ্যমে সার্চ কইরা যে প্রোডাক্ট ক্রয় করা এটা খুব একটা এখনও আপনার জনপ্রিয় হয়নি ঠিক আছে বা ওইভাবে এখন পর্যন্ত আমাদের সাব ভারতের বিশেষ করে বাংলা ভারতবর্ষের মানুষগুলা ওইভাবে এখনও নিজেকে ডেভেলপ করে নিজে একটা প্রোডাক্ট কেনার জন্য গুগলে সার্চ দিই সার্চ দিয়ে গুগল থেকে কিনে নিয়ে হয়তো আমরা গুগলে সার্চ দিয়ে একটা প্রোডাক্ট সম্পর্কে ধারণা নিতে পারি তার প্রাইস সম্পর্কে ধারণা নেই হ্যাঁ এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ এটাই করে বেশিরভাগ যে আচ্ছা গুগল একটা ল্যাপটপ কিনবো সাপোজ মনে করেন আমি একটা ল্যাপটপ কিনবো একটা ল্যাপটপ কেনার জন্য আমি গুগলে সার্চ দিব সার্চ দিয়ে একটা কোম্পানির ল্যাপটপ দেখবো দেখা আমি প্রত্যেকটা কোম্পানির ল্যাপটপের প্রাইস দেখব ল্যাপটপের ক্যাটাগরি দেখব ল্যাপটপকে আমরা কোন ল্যাপটপটাকে কোনটা ভালো কোনটার প্রাইস কম এগুলো কম্পেয়ার করি আমরা গুগলে সার্চ দিয়ে বাট গুগল থেকে ডাইরেক্ট ওয়েবসাইটে ডুইকে আমরা আমাদের কার্ড থেকে টাকা দিয়ে অথবা বিকাশ থেকে টাকা দিয়ে এইভাবে এখনও পর্যন্ত আমরা ওইমানের ভাবে প্রোডাক্ট কিনি না কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আমেরিকা লন্ডন মানে ইউরোপের মানুষগুলা আমেরিকান মানুষগুলা কানাডিয়ান মানুষগুলা তারপর ইউরোপিয়ান মানুষগুলা ওই সমস্ত দেশের মানুষগুলা বাজার থেকে প্রোডাক্ট কিনতে এখন কম যায় তারা ঘরে বসে ওই মনে করেন গুগলে ঢুকবে গুগলে ডুইকা একটা ওয়েবসাইট খুঁজে বার করে সেখান থেকে পণ্য কিনবে পণ্য তারপরে অর্ডার দিবে অর্ডার দিয়া গড়ে নিয়ে আসবে এটা মানুষ সাধারণত অ্যামাজন পৃথিবীর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য গুগল মার্কেটিংয়ের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মার্কেটিং হচ্ছে অ্যামাজন অ্যামাজন নাম শুনছেন আপনারা অ্যামাজন অ্যামাজন কোম্পানিটি হচ্ছে আমাজন কোম্পানিটি হচ্ছে আপনার আমেরিকার একটা কোম্পানি এই আমেরিকান কোম্পানিটাকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মানুষগুলোকে এত বেশি অলস করছে বা এত সুবিধা দিছে যে মানুষ ইচ্ছে করলে অ্যামাজন কোম্পানি থেকে যে কোনো প্রোডাক্ট কিনতে পারে অ্যামাজন থেকে যদি কোনো প্রোডাক্ট কিনে তাহলে অ্যামাজন সেই প্রোডাক্টটাকে প্রোডাক্টকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে এজন্য মানুষ কি করে আমাদের দেশে তো আরেকটা বিষয় হচ্ছে ঝামেলা হচ্ছে কার্ড নেয়া ডলার কার্ড নেয়া আমাদের দেশের আরেকটা বিষয় হচ্ছে ডলার কার্ড নেয়া ডলার কার্ড আমরা সাধারণত এত সহজে নিতে পারি না আমরা বিভিন্ন ধরনের আমাদের এক নম্বর পাসপোর্ট লাগে দুই নম্বর আমরা আমাদের কি লাগে ব্যাংকের একটা অ্যাকাউন্ট লাগে ঠিক আছে ইত্যাদি ইত্যাদি এগুলো লাগেই সাধারণত কিন্তু অন্যান্য দেশের মানুষের এই কার্ডটা নিতে বা এই ডলার কার্ডটা নিতে কোনো প্রবলেম হয় না আমেরিকার মানুষের তো মনে করেন বিকাশ আমাদের বিকাশ যেভাবে আমেরিকার পেপারটা ওইভাবে জনপ্রিয় ঠিক আছে তারা ওই অ্যামাজন থেকে মনে করেন টাকা এই এখানে আমরা অ্যামাজনের ওয়েবসাইটে ঢুকছি এখানে অ্যামাজনের ওয়েবসাইটে ঢুকে আমরা এখান থেকে মনে করেন এই ড্রেসটা কিনবো হ্যাঁ এক্সাম্পল শুরু মনে করেন এই ড্রেসটা কিনবো আমরা এখন এটা কিনতে হইলে আমরা কি করবো এইটার মধ্যে যাইমু এটার মধ্যে ঢুকবো ঢুকে আমরা অ্যামাজনকে মনে করেন আমরা বিকাশ থেকে যেভাবে প্রোডাক্ট পেমেন্ট দেই ওইভাবে অ্যামাজনকে পেমেন্ট দিয়ে দিব অ্যামাজন বাড়িতে টাকা পৌঁছাইয়ে দিব এটা সম্পূর্ণ অ্যামাজনের দায়িত্বে কাজ করবো সফ সো দ্যাট জন্য তাদের জন্য অনলাইনে অর্থাৎ এইভাবে গুগল থেকে সার্চ কইরা গুগল থেকে সার্চ কইরা তাদের জন্য প্রোডাক্ট কেনা এখন ইজি বাট আমাদের জন্য প্রোডাক্ট কেনা এত ইজি না হ্যাঁ বাংলাদেশি টাকায় যদি প্রোডাক্ট দেয়া যাইতো বাংলাদেশি টাকায় যদি প্রোডাক্ট কেনা যাইতো তাহলে আমরা চেষ্টা করতাম তাছাড়া হচ্ছে আমাদের দেশের প্রোডাক্টের তুলনায় রেটও দেখা যায় এগুলো একটু বেশি যেমন এই যে দেখেন আমাদের দেশে একটা কিবোর্ড পাওয়া যায় কয় টাকা দিয়ে পাঁচশো আপনার দুইশো টাকা হইলেও কিবোর্ড সুন্দর কিবোর্ড পাওয়া যায় হয়তো পাঁচশো টাকা ছয়শো টাকা হইলে সফট কিবোর্ড পাওয়া যায় যত দামি হ্যাঁ কিবোর্ডের মান তত ভালো বাট এই জায়গার মধ্যে দেখেন এই মাউস এবং কিওয়ার্ডটা হচ্ছে এগারো দশমিক নাইন এইট ডলার্স দ্যাটস মিন বারো ডলার্স এখানে বারো ডলার্স হচ্ছে দেখেন শুধু কিবোর্ড এবং কিবোর্ড এবং মাউসও যদি কিনতে যায় তাহলে তার রেট হচ্ছে কত তেইশ দশমিক নাইন সেভেন ডলার্স এইভাবে তার রেটটা বাড়ে এখন এইটাতে আবার আছে কি ডিস্টেন্স চার্জ আছে তারপরে হচ্ছে সরকার ট্যাক্সট আছে এগুলো মিললে অনেক টাকাই মানে খালি তিরিশ ডলারের পাশাপাশি চলে যেতে পারে জানি না আমি হয়তো কয় টাকা বিষয়টা হচ্ছে এই যে তুলনায় সেই তুলনায় দেখা যায় আমাদের দেশের তুলনায় এইভাবে অনলাইন থেকে প্রোডাক্ট কিনতে গেলে একটু দামও বেশি সেই দামের চিন্তা করেও মানুষ কী করে না বাংলাদেশ থেকে অনলাইনে তেমন একটা প্রোডাক্ট কিনে না বাট আদারওয়াইজ ফার্স্ট ওয়ার্ল্ডের দেশের মানুষগুলা এই তাদের দেশের মানুষ আমাদের দেশের মানুষের মতো এত ফ্রি না ঠিক আছে আমরা মনে করেন পরিবারের পাঁচজন মানুষ আছি একজনে হয়তো চাকরি করে না বিজনেস করে ঘরের মানে গিরা বেকার আছে এই বেকার থেকে তাহার কারণে সে গিয়ে বাজার থেকে তারে বললাম তুমি গিয়ে এই জিনিসটা নিয়ে আসো অথবা আমি যদি চাকরি করি তাহলে আমি চাকরি করিয়া আমি মাত্র সাত ঘন্টা আট ঘন্টা ডিউটি করি আদারওয়াইজ অন্য টাইমে আমি বাজার থেকে কিনতে পারি কিন্তু অন্যান্য ওই যে আমেরিকা লন্ডন এই সমস্ত রাষ্ট্রের মানুষগুলা এক শিফটে কাজ করে না দুই শিফটে কাজ করে হয়তো তারা দেখা যায় এক জায়গায় পনেরো ঘন্টা আট ঘন্টা কাজ করতেছে আরেক জায়গায় ছয় ঘন্টা সাত ঘন্টা কাজ করতেছে জি জি বলেন স্যার গেছে স্যার ইনবক্স করছে বুঝে স্যার আপনি যে স্যার ইনবক্স হ্যাঁ। করছে স্যার একটু দেখাবো শেয়ার করে মেসেজ ফেসবুক এন্ড উইল বি স্যারকে না যে স্যার আমাকে তো হ্যাঁ, মনে হয় কানাডার স্যার হ্যাঁ বুঝছি আমি স্ক্রিন শেয়ার স্টপ করছি আপনি স্ক্রিন শেয়ার করেন আমি বুঝছি জি স্যার ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম তাড়াতাড়ি স্ক্রিন শেয়ার করেন তার সাথে দেখি কিভাবে কনভার্ট করা যায়নি একটা অর্ডার কি নিয়ে আসা কি যায় কিনা এই যে স্যার হ্যাঁ, সে কি করছে ইয়া লিখছে হাই ইউ রিপ্লাই টু মাই মেসেজ ফর ফেসবুক অ্যান্ড লিঙ্কডইন হ্যাঁ, আপনি তাকে দেন থ্যাংক ইউ ফর মেসেজিং মি আই এম ভেরি অ্যাপ্রিসিয়েট ফর মেসেজ ফর মেসেজ ফর ইউর মেসেজ থ্যাংক ইউ ফর মেসেজিং মি আই এম ভেরি অ্যাপ্রিসিয়েট ফর ইউর মেসেজ And did you appreciate? For your message. Yes, sir. Okay, send then. I appreciate it for your message. Okay, sir, দিলাম. Then, এখন তার কাজ কি ছিল সেটা আগে আপনি যে আপনি বায়োর রিকোয়েস্ট সেন্ড করছেন এটা বাইর করেন আপনি আরেকটা ট্যাব ওপেন করেন আরেকটা ট্যাব ওপেন করেন ট্যাব ওপেন করে আপনার প্রোফাইল ঢুকেন এটা মেসেঞ্জার হ্যাঁ, আচ্ছা ওকে না সমস্যা নেই সেন্ড হ্যাঁ সেন্ড যান তাকে কি দিছে আচ্ছা তারটা আগে আপনি বাংলা করেন কি আসে দেখেন এটাকে আগে বাংলা করেন সে কি চাইছে সেটা আগে বুঝেন অনুগ্রহ করে হ্যাঁ। উত্তর দেওয়ার আগে নিচের বিশদ বিবরণের পরে অফারগুলির আসল মূল্য হতে হবে যা আপনি চার্জ করবেন মাসিক কোনো অফার নেই তারপর সেটা আলোচনা করুন আচ্ছা একটি সামাজিক মিডিয়ার জন্য প্রয়োজনীয় শর্তাবলী অনুসন্ধান করুন ওকে প্রধানত ফেসবুক অ্যান্ড লিঙ্কড কন্টেন্ট ম্যানেজার যাবে ওকে ওকে যাকে মাসিক ভিত্তিতে অর্থ প্রদান করা হবে সামগ্রিকভাবে সৃজনশীল হতে হবে এবং প্রতি সপ্তাহে সর্বাধিক তিনটি পোস্ট বিজ্ঞাপন ফ্লাওয়ার ফ্লায়ার আইটি এবং পেমেন্ট ওকে করতে হবে দুইটি ভিন্ন ফেসবুক এবং লিঙ্কডিন পেজে প্রধানত ফ্রেঞ্চ যাতে আপনি ইংরেজি পাঠ্য অনুবাদ করতে পারেন ওকে সামগ্রিকভাবে ছয়টি স্টাফ এক সপ্তাহে পোস্ট করার জন্য অগত্যা আপনার নিজের সামগ্রী নয় একটি উদাহরণ ওকে ঠিক আছে এখন তাকে দেন আপনি মেসেজে যান মেসেজ যান এবং তাকে বলেন আই এম ভেরি এক্সপিরিয়েন্স ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজিং and social media managing social media manager Yes, sir. I have experience in social marketing and social media manager. Uh, social marketing, na, social media marketing. Yes, sir. Social media marketing and social media manager. Uh, then. Then. Uh, send. Okay, sir. তারপরে দেন I will manage your social media, Facebook and LinkedIn. LinkedIn. LinkedIn. LinkedIn. The brother, please send then, please discuss about all. Please send then দিয়া তারপরে then না send then এটা send then এটা send এটা send for a লেখেন please discuss discuss your about all about discuss all about, about your about. job next sir discuss all about <coughs> please discuss all about next sir এই পর্যন্তই থাক শেষ এখন দেখেন আনসার আছে কিনা সেন্ড দিয়ে রাখেন আচ্ছা এখন তার নামের উপরে ক্লিক করেন এই যে ইয়ানি কাসফ ও কি জানি আছে তার ওপেন দিব স্যার হ্যাঁ এখন না এটা কোথায় দিবেন তার নামের উপরে তার ডাইরেক্ট ওই জায়গাতেই ক্লিক করেন হ্যাঁ ওই জায়গায় না এখানে না ওই জায়গায় হ্যাঁ ওকে ক্লিক করছেন ডাবল ক্লিক করেন ওয়ান ক্লিক না ডাবল ক্লিক স্যার আমি গুগল থেকে করি আপনি গুগল সার্চ করবেন না গুগল সার্চ করবেন না ওকে গুগল সার্চ করবেন আপনি এই জায়গাতেই বাইরন বাই বায়ার যখন মেসেজ দিবে তখন বা অথবা কোনো বায়ারের যখন কাজ করবেন বলেও তাদের গুগল সার্চ দিবেন না গুগল সার্চ দিলেই ফাইবার এটা অ্যালগারিদম দিয়ে ধরতে পারবে আপনাকে সাথে সাথে ব্যান্ড দিয়ে দিবে স্মার্ট বায়ার কিন্তু কাজ করাইছে একদিন আগে একটা কাজ নিছে দুই দিন আগে কাজ নিছে ছয় দিন আগে কাজ নিছে দেখতে পাচ্ছেন হ্যাঁ ওগুলো সেলাররা সেলাররা ওকে কি দিছে অনেক রিভিউ দিছে দেখতে পাচ্ছেন ওকে রিয়েল বায়ার এবং এক্সপার্ট বায়ার ওরে যদি আপনি কনভিন্স করতে পারেন তাহলে আপনি ওর কাছ থেকে কাজ পাওয়ার একটা সম্ভাবনা আছে রিয়েল বায়ার রিয়েল বায়ার এক্সপার্ট বায়ার ওই সমস্ত বিষয়গুলো বোঝার জন্য এইভাবে তার নামের উপরে ক্লিক করবেন দেখবেন কেউ রিভিউ দিছে কিনা যদি একটা দুইটা রিভিউ থাকে তার মানে সে আগে কাজ করাইছে আর রিভিউ না থাকলে রিভিউ না থাকলে দেখবেন ওই জায়গার মধ্যে বামে আসেন বামে এসে একটা জিনিস দেখেন ওই যে সে দেখেন তার ডেসক্রিপশন দিছে তারপরে ল্যাঙ্গুয়েজ দিছে কি কি এই বিষয়গুলো দেখবেন সেট করা কি না যদি দেখা যায় সবগুলো সেট আছে তার মানে হচ্ছে অরিয়েল বায়ার আর যদি দেখা যায় জাস্ট নাম দিছে আর কিছু নাই তাইলে মনে করবেন ও একটা ফেক বায়ার ঠিক আছে জি স্যার আচ্ছা, স্যার এখানে উনি ইংলিশ এবং ফ্রান্স দুইটাতেই ভালো বলতে পারে স্যার হ্যাঁ, হ্যাঁ ও ইংলিশ এবং ফ্রেঞ্চ দুইটাতেই বলতে পারে এখন সে বলবে আপনাকে যে আর তার মানে হয়তো সে আপনাকে বলবে আপনি কি ফ্রেঞ্চ জানেন বা স্প্যানিশ জানেন এরকম কিছু বলবে হ্যাঁ আপনাকে বললে আপনি বলবেন দেখেন আমি আমি হচ্ছে আমার নেটিভ নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি বাট আই এম ভেরি এক্সপিরিয়েন্স ক্যাম্পেইন ফর ইংলিশ স্যার ফ্রেন্স ইংলিশ থেকে ফ্রেন্স স্যার এটা হচ্ছে জি স্যার মাই নেটিভ মাই নেটিভ ল্যাঙ্গুয়েজ ইজ বেঙ্গলি বাট আই এম ভেরি এক্সপিরিয়েন্স ফর ইংলিশ ওকে স্যার বাট আই এম ডুইং টু কমিউনিকেট in chatting with Spanish by English translate. Yes, sir. By translator. ঠিক আছে এইভাবে দিবেন যাক এগুলো তো পড়ে এখন দেখেন ওয়েট করিয়া সে কোনো মেসেজের দেখি না সে এখন অনলাইনে না যদি অনলাইনে থাকে তাহলে এই জায়গাটা সবুজ আচ্ছা। দেখাইব কথা বুঝতে পারছেন যদি অনলাইনে থাকে তাহলে এই জায়গাটা আচ্ছা, মিনিট আগে ছিল হ্যাঁ এই জায়গাটা সবুজ দেখাইবার অনলাইনে না থাকলে এটারে এইভাবেই কালো আছে কালো দেখাইব ওয়েট করেন দেখেন সে কোনো আনসার করে কিনা মেসেজ করে কিনা আপনি খুবই লাকি ভাই আপনি মাত্র তিনটা বায়ার রিকোয়েস্ট দিয়েছেন তার মধ্যে থেকেই আপনি একটা রিপ্লাই পাইছেন আপনি খুব লাকি এখানে মামুন ভাইয়ের দুঃখ হচ্ছে কি হ্যাঁ। এখানে মামুন ভাইয়ের দুঃখ হচ্ছে মামুন ভাইয়ের বায়ার রিকোয়েস্ট আসে না ঠিক আছে ভাইয়ের রিকোয়েস্ট আসে না এর মধ্যে কারণ আছে মামুন ভাইয়ের গিগ আর একটা বা দুইটা দেওয়া লাগবে বুঝছেন মামুন ভাই এখন আপনি কিসের গিক দিবেন এই জিনিসটা আপনি একটা দিচ্ছেন ফেসবুকে ইউটিউব এসিও আর একটা দিচ্ছেন ইউটিউব মনিটাইজেশনের গিক দিচ্ছেন তাই না আরেকটা দিবেন এখন আপনি একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজারের গিক দিবেন ঠিক আছে উইথ ফেসবুক এডস ক্যাম্পেইন না এডস ক্যাম্পেইনের প্রয়োজন নাই আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার এভাবে একটা গিক দেওয়ার চেষ্টা করেন আচ্ছা এই নিয়ে আমি একটা ক্লাস করতে হইব তারপরে দেখাইয়া দিতে হইব অন্যতায় তো পারবেন না আচ্ছা আমি কোথায় ছিলাম যাই হোক তো বাংলাদেশের মানুষ কি জন্য গুগলে সার্চ করে না ওই যে পেমেন্টের প্রবলেম আছে তারপরে রেটের প্রবলেম আছে তারপরে আমাদের দেশের মানুষ ফ্রি আছে বাজার থেকে কিনলে একটু কম টাকা দিয়ে কিনতে পারে কিন্তু ওই সমস্ত দেশের মানুষগুলো কেউ ফ্রি না কেউ কারোর সাথে কথা বলার মতো সুযোগ সুবিধা নাই আপনি জানেন কি না এই বাড়ির মানুষ ওই বাড়িতে কেউ পর্যন্ত তারা বছরের পর বছর চলে যায় কিন্তু দেখা হয় না কারণ হচ্ছে খুবই ব্যস্ত অন্যান্য রাষ্ট্রের ফার্স্ট ওয়ার্ল্ড দেশের মানুষগুলো খুবই ব্যস্ত খুবই ব্যস্ত তার এই ব্যস্ততার জীবনের কারণে সে মানে একজন মানুষের সাথে আরেকজন মানুষের সাক্ষাৎ হইতে পারে না এবং ওই ব্যস্ততার কারণে একটা প্রোডাক্ট যে সে বাড়িতে থেকে গিয়ে কিনে নিয়ে আসবে বাজার থেকে যে কিনে নিয়ে আসবে এইটুকু সময় তার হাতে নাই এই জন্য সে কি করে অনলাইনে বা গুগলের মধ্যে সার্চ দিয়া একটা প্রোডাক্ট অর্ডার দিয়ে দে এবং টাইম জুন দিয়ে দে যে কয়টা থেকে কয়টা পর্যন্ত তাকে বাসায় পাওয়া যাইব এই সময়টা পর্যন্ত সে সেট করে দে ডেলিভারি ম্যান ওই টাইমেই প্রোডাক্টটা নিয়ে আসবে এর বাইরে টাইমে প্রোডাক্ট নিয়ে আসবে না তো যাই হোক আমরা সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের জন্য আমরা কি কি শিখব সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের অনেকটা অংশ আছে অনেকটা অংশের মধ্যে থেকে আমরা কি কি শিখবো সেটা আগে দেখি আবদুল্লা ভাই খেয়াল রাখেন আপনাকে বায়া নখ দেখি না নখ দিলেই আপনি সাথে সাথে তার সাথে আজকের আজকে রাত্র সারা রাত্রই আপনার ডিউটি হচ্ছে অপেক্ষা করো ওই বায়ারের জন্য তাকে বেশি তাই করতেছি স্যার হ্যাঁ একটা জিনিস মনে রাখবেন স্যার অনলাইনে স্যার ইনশাআল্লাহ আর কোনো মেসেজ তাকে দিবেন না বুঝতে পারছেন আর ওকে স্যার ওকে স্যার আর কোনো মেসেজ দিবেন না যা দিবেন দিবেন দ্যাটস ইট আর কোনো মেসেজ দিবেন না আচ্ছা স্যার সে যদি ইনবক্স করে আপনাকে নক দিব না স্যার অবভিয়াসলি হোয়াই নট যখন ফজরের টাইমে যদি দেন আমার নক দিবেন ফোন দিবেন ডাইরেক্ট ওকে স্যার আমারে হয়তো একটা সময় হতে পারে হয়তো দুই আড়াইটা তিনটার পরে আমি হয়তো ঘুমাই পারি তখন যদি নক দেন তখন আমারে ফোন দিবেন কোনো সমস্যা নাই ঘুম থেকে উঠতে আপনারা সাপোর্ট দিব ওকে স্যার আপনি না আপনি যারা আছেন আপনারা যারা আছেন আপনারা সবাই টাইম নাই যখন যখন কোনো বাইরে নখ দিবে সাথে সাথে ফোন দিবেন আমার বুঝতে পারছেন ওকে আসি এখন আমরা একটা গুগল ডক্স ওপেন করি গুগল ডক্সে গিয়া আমরা কি কি শিখবো এই বিষয়গুলো আমরা একটু বুঝি হ্যাঁ এখানে নাম দিই একটা নাম দিই সার্চ ইঞ্জিন মার্কেটিং ওকে নাম দিলাম এক নাম্বার শিখবো আমরা কি গুগল অ্যাডস অ্যাকাউন্টস ক্রিয়েট অ্যান্ড পেমেন্ট মেথড সেট আপ দুই নাম্বার কী করব কিউআর আর এস ই এ আর সি এইচ রিসার্চ দুই নাম্বার আমরা কিউআর রিসার্চ করব তিন নম্বর কি করব গুগল সার্চ এডস ক্যাম্পেইন চার নম্বর কি করব এটা কি এক না Hmm. কাস্টমার গুগল শপি ছয় নম্বর ইউটিউবের সাত নম্বর বাম্পার ক্যাম্পেইন আট নম্বর being airs uh, being keyword being keyword আর ঠিক আছে এই পর্যন্তই তারপরে আমরা আর অনেক ক্লাস আছে সেগুলো তো করব আরও তাই এই যে নয়টা ক্লাস এই নয়টা ক্লাস পরে আমরা দ্যাটস মিন আরও হয়তো বা নয় দশটা ক্লাস থাকবো তারপরেও ঠিক আছে আপনারা এখনও আমার সাথে এক দেড় মাসের উপরেই থাকতে হইব হ্যাঁ, এর তো এটা না যে ক্লাস মানে এভাবে ক্লাস ওয়াইজ থাকতে হইব আপনারা তো আমার সাথে সারা জীবনই থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ছাড়তে দিব না কারণ আমি আপনাদের নিয়ে ওই দেখবেন নখ দিব ডিস্টার্ব করবো এখনও তো ডিস্টার্ব করতেছি না তখন দেখবেন শুধুই ডিস্টার্ব করব ডিস্টার্ব করব বুঝতে পারছেন ওকে আজকে আমরা কি করব গুগল আজকে আমাদের এক নাম্বার ক্লাস আমাদের এক নাম্বারটা আমরা কি করব গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড পেমেন্ট মেথড সেট আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করব আর আমরা কি করব আমরা ক্রিয়েট অ্যান্ড পেমেন্ট মেথড অর্থাৎ পেমেন্ট মেথড গুগল অ্যাডস অ্যাকাউন্টে কীভাবে পেমেন্ট মেথড সেট করতে হয় সেই জিনিসটা আমরা বুঝব তারপরে হচ্ছে কি আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টের সাথে একটু পরিচিত হব আচ্ছা এখন গুগল অ্যাডস অ্যাকাউন্টের জন্য একটা জিনিস মনে রাখবেন একটা ইমেইল অ্যাড্রেস দিয়া আপনি একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন একটা ইমেইল অ্যাড্রেস দিয়া একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন বাট অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি একান একাধিক একাধিক ক্যাম্পেইন রেডি করতে পারবেন আচ্ছা এখন সবাই খেয়াল করে দেখবেন যদি অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তাইলে কি করতে হইব এই সার্চ বারে গিয়া সার্চ করতে হইব অ্যাডস ডট গুগল ডট কম অ্যাডস ডট গুগল ডট কম আপনারা সবাই লিখে রাখবেন এস ডট ইহি গুগল টপ বানান করেছি এস ডট গুগল ডট কম আচ্ছা অ্যাস ডট গুগল ডট কম দেওয়ার পরে ও এটাতে গুগল আছে না একটু ওয়েট করেন এটাতে গুগল আছে আচ্ছা আমরা সাইন ইনে ক্লিক করব এস ডট গুগল ডট আসার পরে আমরা সাইন ইনে ক্লিক করব ওয়েট করেন বসর ভাই ভাবিরে নামাজ দোয়া বা একটা মেসেজ দিত কাজটা দিয়ে দিত জি স্যার নামাজ পড়ে স্যার সারাদিন স্যার না আজকে বলেন স্পেশালি ভাবে জি স্যার ওকে স্যার স্যার কোন মিষ্টি খাওয়ানো হবে হ্যাঁ যে বলেন মিষ্টি খাওয়ানো হবে আব্দুল্লাহ ভাইরা বলতেছি অবশ্যই আপনার আগে পায়া লই ভাই <laughs> আচ্ছা ওকে দেখেন এখানে আমাদের জন্য দুইটা অপশন আসছে একটা অপশন আসছে কি দেখেন এই জায়গার মধ্যে এই জায়গাটাই আমরা সবাই ভুল করি এখানে দুইটা অপশন আসছে একটা অপশন আছে নিউ গুগল এডস অ্যাকাউন্ট আর এটা হচ্ছে সুইচ গুগল অ্যাকাউন্ট আমাদের যদি গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাইলে আমরা এক নাম্বারটা ক্লিক করব ঠিক আছে আর যদি আমরা নতুন করে গুগল এডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তাইলে আমরা এই দুই নাম্বার অপশনটা সুইচ গুগল অ্যাকাউন্ট এটা ক্রিয়েট করব এখন প্রশ্ন হইল স্যার বাই ওই আমরা যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমরা তো কোনো গুগল গুগলে অ্যাডস দিব না ঠিক না হ্যাঁ ঠিকই আমরা গুগলে কোনো অ্যাডস দিব না এখন প্রশ্ন হয়েছে তাইলে আমরা অ্যাডস অ্যাকাউন্ট কেন করব এখন অনেক বায়ার আছে আমাদের মতো আন্দা পৃথিবীতে বহুত মানুষ আছে স্যার স্যার জি যা স্যার আমার এই যে বাইরে আবার মেসেজ করছে জিমেইলে আচ্ছা কি লিখছে তো আটকান দেয়তেছে আর স্ক্রিন শেয়ার করব হ্যাঁ করেন সমস্যা নাই আমি স্টপ করে দিচ্ছি ওকে ওকে ওকে আজকে ভাগ্য ভালো ক্লাসের মধ্যে দুইজন কি পায়ের নক দিছি স্ক্রিন শেয়ার হইছে স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কি লিখছে আপনি এটা এই যে স্যার এটা কপি করেন কপি কইরা ট্রান্সলেট করেন আহ আমার কাছে আপনার বার্তার জন্য আপনাকে ধন্যবাদ আমি সাবধানতার সাথে আমার সমস্ত ভিডিওতে এসি উইক করি বিশেষ করে সর্বশেষ ভিডিওতে বিআইডিআইকিউ ব্যবহার করে আমার সর্বোত্তম ক্ষমতার জন্য আমার সব ভিডিও দীর্ঘ বর্ণনা আছে কোন দেশের আগে দেখেন বিশেষ করে সর্বশেষ ভিডিওতে হ্যাঁ আমি দেখতেছি হ্যালো আপনার বার্তার জন্য পাইব আমার সব ভিডিও দীর্ঘ বর্ণনা আছে আমি আমার সম্পর্ক রয়েছে আচ্ছা আমার চ্যানেলের বিষয়বস্তু একটি অংশে মূল গান রয়েছে যা উচ্চ র্যাঙ্কিং মূল শব্দগুলির সাথে আপনি স্কল করে নিচে আসেন ব্যবসা কঠিন করে তোলে উন্নতি করে যেতে করা যেতে পারে তা দেখার জন্য আমি ফাইবারের মাধ্যমে যোগাযোগ করতে আগ্রহী হব বলে সব বলেছি আমি আপনার প্রোফাইল খুঁজে পাচ্ছি না আপনি আমাকে যে লিঙ্কটি যে লিঙ্কটি দিয়েছেন তা একটি ফাইবার প্রোফাইল নিয়ে যায় না ধন্যবাদ আপনি এখন আপনি আনসার ওখানে আপনি বাংলা টাইপ করতে পারেননি ওই জায়গার মধ্যেই যান ট্রান্সলেটর যে জায়গা আছে ওখানে যান বাংলা টাইপ করতে পারেননি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই জায়গার মধ্যেই যান ওখানে ওই আনসারের রিপ্লাইয়ে যান thank you for reply me. Thank you for reply me. I'm very appreciate for your um, message. I am very appreciated for your message. I am very happy. I'm very for your message. Okay. I was read I was reading your um, email. I was reading your message very carefully. I'm reading your message very carefully. Yeah, very carefully. and I have understood. And as I understood, I understood you. What is your problem? যা অন্য লিঙ্কগুলি ফেসবুক লিঙ্কগুলি এটি দিয়ে দিতাম স্যার আচ্ছা দিতে আসি দাঁড়া লেখেন আগে please. Nowadays, YouTube is a very competition place. Nowadays, YouTube is a very competition place. Is a very hard competition place very hard competition মাস্টলি নিডেড লিংক ইউ হ্যাভ মাস্টলি নিডেড মাস্টলি এলওয়াই যুক্ত হইব প্রিফিক্স হইব মাস্টলি ইউ হ্যাভ মাস্টলি নিডেড কথাটা বোঝা যাচ্ছে না ইউ হ্যাভ মাস্টলি নিডেড নিডেড এন ডাবল ই ডি ই ডি নিডেড vastly নিডেড ভেরি স্কিলেবল and professionally professionally uh, and professionally a person person who have doing your job যেগুলো আচ্ছা, পরে কারেক্ট করবেন উই হ্যাভ ডুইং ইয়োর জব ভেরি প্রফেশনালি এন্ড স্মার্টলি উই হ্যাভ ডুইং ইয়োর জব ভেরি প্রফেশনালি এন্ড স্মার্টলি ওকে তারপরে দেন এন্টার দিয়ে লেখেন এন্টার দেন আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার I am uh, a professional digital marketer who more skillable? and very much experience and video ranking with get more view and subscribe and monetization your channel experience get স্যার এক্সপিরিয়েন্স ইউর বলছিলেন না না স্কিলেবল ভেরি এক্সপিরিয়েন্সড in YouTube, in YouTube. I am a professional digital marketer, more scalable, more skilled, and very experienced. In a kill excel, more experienced and very skilled. স্যার আমার যে ওয়েবসাইটে ঢুকতে পারতেছে না এরকম বলতে আর কি আমার স্যার ফেসবুক দিয়ে I can rank video I can rank videos increase comma দিয়ে increase views কমা দিয়ে লেখেন সাবস্ক্রাইব তারপরে কমা দেন লেখেন কমা দিয়ে লেখেন অ্যান্ড মনিটাইজ দ্য চ্যানেল ইন no time in short time in short time and monetize the channel in short time তারপরে দেন কমা দিয়ে এখন ফুল স্টপ দিয়ে দেন প্লিজ কন্টাক্ট মি হইয়া এখন আপনার ফেসবুকের কন্টাক্ট লিংক আনেন প্রোফাইলের লিংক আনেন ফেসবুকের প্রোফাইল আনেন কোয়েশ্চন মার্কের আগ পর্যন্ত আপনার লিঙ্ক কোয়েশ্চন মার্কের আগ পর্যন্ত কোয়েশ্চন মার্ক নাই এখানে প্রশ্নবোধক এটা চিহ্ন আছে দেখেন এটা এইটার আগ পর্যন্ত যে কোনো লিঙ্ক দেওয়ার আগে এই কোয়েশ্চনের আগ পর্যন্ত নিয়ে আসবেন And Instagram শর্টকাট কাজ করার ট্রাই করবেন সবসময় ট্রাই করবেন কি জানেন নি সবসময় ট্রাই করবেন কন্ট্রোল কন্ট্রোল সি দিয়ে কপি করা কন্ট্রোল দিয়ে পেস্ট করা ওকে দেন তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করেন আছেন দিয়ে দিব হ্যাঁ আল্লাহ ভরসা করে আছেন দিয়ে আপনার ইউআরএল এ দিলে কি আপনার ফাইবার গল্প এটাই এটা কপি করে মেসেজটা আমি জেড করে দেবো আবার এডিট করেন এটা এডিট করেন এটা এডিট করেন মেইলটা ওপেন করেন তার ইমেল ওপেন করেন তার ইমেল হ্যাঁ উপরে স্কল করে উপরের দিকে যান উপরে ডান দিকে দেখেন এই যে ওই যে বাঘা একটা চিহ্ন আছে না না না এটা নাই আর একটু নিচে ওই একটু নিচে একটু নিচে বাঘা চিহ্ন এইটাতে হ্যাঁ এইটাতে ক্লিক করেন দেন মেসেজ পেস্ট করেন Christmas. হোয়াটসঅ্যাপ নাম্বার দেন হোয়াটসঅ্যাপ নাম্বার ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে যাক এখন দেখেন এটা খাটার কাম নাই তাক এখন দেখেন ওই যে নতুন করে যে মেসেজটা দিয়েছেন তার লিঙ্কে টুইকে দিতে পারেন কিনা

ইনশাল্লাহ দোয়া করেন আল্লাহর কাছে এখন কি বলছিলেন স্যার হ্যাঁ আপনার ফেসবুকে ছেলে মিষ্টি কেন স্যার আপনাদের এত করে বলি আপনাদের অ্যাকাউন্ট প্রফেশনালি অ্যাকাউন্টটা প্রফেশনালি হইতে হইব তারপরে কেন আপনারা বারে বারে করেন ইনস্টাগ্রাম ফেসবুক লিঙ্কে দিয়ে দিলাম স্যার এটা তো না কাটলে স্যার প্রবেশ করতে চাইবে সেটা তো ঠিক আছে আমি বলতে চাচ্ছি আপনি প্রফেশনাল এভাবে নাম যদি বাংলায় থাকে সেটা কি প্রফেশনাল থাকবো না স্যার এটা ইংলিশে করে দিন লাল স্যার এটা লাল আর এটা কালো ওকে তাক এখন দেখা যাক সে কি করে রিপ্লাই দেয় কিনা আপনার ইনস্টাগ্রামের দিকে ফলো রাখেন ইনস্টাগ্রামের বাইরে দেয় কিনা ঠিক আছে আচ্ছা এখন আমরা ক্লাসের দিকে যাই স্যার এটা কাটে দিলে ভালো হইতো না স্যার

আননোন কেউ কেউ মেসেজ দিলে সেটা রিকোয়েস্টে গিয়ে টিকবো ঠিক আছে আচ্ছা এখন তার আপনি এক কাজ করেন তারে খুঁজেই বার করার দরকার তারে তার ওই নামটা আপনি কপি করেন তার নামটা কপি করেন এই যে আমার আমার তো দেখা যায় স্যার এটা ঠিক আছে তো বলতেছে স্যার এই আমি বুঝতে পারছি তার জিও নাই যে কি বলে হয়তো ফাইবার অ্যাকাউন্ট ওপেন করা নাই এটা পারে বুঝতে পেরেছে ওরা অনেক সময় তার ইনস্টাগ্রামে ফেসবুকে টুইটারে সব জায়গায় খুলতেছে পাইনি আচ্ছা মানে কাজ করেন ওই বায়ারের নামটা প্রোফাইল নামটা কপি করেন সেটাকে অন্যদিকে বাদ দেন কপি করেন কন্ট্রোল সি দেন শর্টকাট কাজ করবেন সবসময় কন্ট্রোল সি দিয়ে কপি করবেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন বুঝতে পারছেন আচ্ছা, আমরা সে আমাদের খুঁজাইয়া বার করার চাইতে আমরা কি তারে খুঁজাইয়া বাইর করতে পারি কিনা সেটা দেখেন সার্চ মারেন পাওয়া গেছে স্কর্পিওর নিচে আছে ফ্যাশন ডিজাইন একটা আছে দেখতেছি এটাকে একটা ট্যাবে ওপেন করেন রাইট বাটনে ক্লিক করে হ্যাঁ নিচের দিকে আসেন এই যে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে ইউটিউব ভিডিও ওপেন করার দরকার নাই তার ইনস্টাগ্রামটা ওপেন করে এই যে দেখছেন নি তার সব কিছু ডান পাশে আছে ইনস্টাগ্রাম আইছেন নি এই যে মেসেজ দিয়ে মেসেজ দেন ওই ওই যে মেসেজ যেটা মেল করছেন ওটা আনেন হ্যাঁ ওইটা এই সম্পূর্ণটা এই সম্পূর্ণটা কপি করে আনেন ফাইবারের দেন ফাইবারের আনেন কোয়েশন মার্ক সারা আনলেন কোয়েশন মার্কটা না কোয়েশন মার্ক কাটা গেছে না দেখেন কোয়েশন মার্ক ওপেন সে ক্লিক করলে পাইবে তারপরে যান দেখেন আবার গুগলে যান দেখেন তার ফেসবুক আইডি আছে কিনা এটা কাটার দরকার নাই হ্যাঁ তার এই যে এফবি আছে এফবিতে যাই ইনস্টাগ্রামে যে মেসেজ দিয়েছেন ওটা দিয়ে দেন মার ছেলে মিলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওদিকে দেখো ইউটিউব থেকে ইনকাম করে বৃদ্ধাশ্রম করে দিলাম ঠিক আছে ওকে এখন ইমেইলে যান গিয়ে তারা আরেকটা ইমেইল দেন জাস্ট এই ইমেইলটা দেন যে প্লিজ চেক ইউর ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক অ্যাকাউন্ট ও আনসার দিছে না তাই না দিব দিব দিব দিব যখন একবার রিপ্লাই দিছে তখন দিব চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেওয়ার একটা দেন প্লিজ চেক ইওর ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক মেসেঞ্জার ¿sí? המסכן, গুগল ডট কম দিয়ে আমরা সার্চ দিলে আমাদের একটা ইন্টারফেস আসবে তারপরে আমরা আমরা আবার নতুন করে ঢুকি এটাতে ঠিক আছে আমি প্রথম থেকে ঢুকি তাইলে আপনারা আবার নতুন করে বুঝতে পারবেন অনেক কিছুই বাদ পড়ছে আমরা আমরা সার্চ দিব কি অ্যাডস ডট জি জি যদি করতে পারে তাহলে তারা যে গুগল ড্রাইভে দিয়ে দিলে বলেন যদি বলে যে যদি বলে যে ফেসবুক অ্যাকাউন্ট অথবা ইনস্টাগ্রামের লিঙ্ক অথবা নাইগাটা অ্যাকাউন্ট তাহলে তারা গুগলটা মানে সরি গুগল মিটের কথা বললে ভালো হয় না না সে আচ্ছা, যদি এখন রিপ্লাই করে ঠিক আছে তখন তার সাথে কিছু কথা বলার পরে কিছু ভালো করে ভালো করে হাই কথা বলবেন তখন তারা বলবেন যে যদি আমরা গুগল মিটে ডিসকাস করি তাহলে ভালো হয় আপনার সব কিছু সুন্দর করে আমরা এখান থেকে আলোচনা করতে পারবো ঠিক আছে আচ্ছা আসি এখন সাইন ইনে ক্লিক করতে আচ্ছা আমরা সাইন ইনে ক্লিক করলাম সাইন ইনে ক্লিক করার পরে আমাদের নতুন আরেকটা ইন্টারফেস নিয়ে আসবে করেন এখন আর আইতো না ডাইরেক্ট ক্যাম্পেইন চলে এসেছে আজ তো মার্সের এইটাতে অ্যাকাউন্ট আছে কোনটা আছে sign in এটাতে আবার বলে সাইন ইন করার জন্য হইতো না আচ্ছা এটা আমি আগে দেখাইয়া দিছিলাম কোনটা থেকে কাজ করছিলাম এটা ভুললেও গেছি আচ্ছা কাজ করেন মামুন ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করেন আমি এখান থেকে কাজ করতে পারতেছি না আপনার এখানে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাক তারপরে আমরা আমি এখান থেকে দেখাই দেবো জাস্ট আপনি স্ক্রিনটা শেয়ার করেন মামুন ভাই হ্যাঁ, নতুন একটা ট্যাব নেন ওই সার্চ বারে লেখেন ads.google.com আপনার মাইক্রোফোন অফ করেন কিছু কথা বলতে হইলে তারপর কথা বলতে হইলে তারপর মামুন ভাই মাইক্রোফোন অফ করেন হ্যাঁ ads ডট কম হ্যাঁ হ্যাঁ এখন এন্টার দেন দাঁড়ান এই যে সাইন ইন আসছে না উপরে ডান দিকে দেখেন সাইন ইনে ক্লিক করেন এখানে দুইটা অপশন আসছে দাঁড়ান এখানে একটা অপশন আছে নিউ গুগল এডস অ্যাকাউন্ট আর সুইচ গুগল এডস অ্যাকাউন্ট এখন আমরা ক্লিক করব সুইচ গুগল এডস অ্যাকাউন্টে এখন কোনটা দিয়ে এটা দিয়ে হ্যাঁ এটা দিয়ে সাপোর্ট দেন সুইচ গুগল অ্যাডস অ্যাকাউন্ট আবার ক্লিক করেন কি আপনার এটা কি লগ ইন করা নয় আপনার মানে, এমন দেখেন আচ্ছা নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট কেলে মারেন তো আচ্ছা আপনার এখানে সরাসরি আসে নাই সুইচ গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে এখন দেখেন এখানে এই জায়গার মধ্যে কিছু লিখবেন না নিচে আসেন নিচে আসেন নিচে আসেন নিচে আইসা দেখেন ওই জায়গাটায় স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে ওইটাতে মার্ক করিয়ে দেন সুইচ টু এক্সপার্ট মোড সুইচ টু এক্সপার্ট মোড ওই জায়গাটা আর মার্ক করে দেন হ্যাঁ সুইচ টু এক্সপার্ট মোড এই যে এখন সুইচ টু এক্সপার্ট মোডে ক্লিক করেন ওকে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট হয়ে গেছে একটু ওয়েট করে আমি গুগল অ্যাডস অ্যাকাউন্টটা চলে আসুক আপনি কিচ্ছু নাড়বেন না এইভাবে তাক ওকে এখন আপনি এখানে আমরা এই ইন্টারফেসগুলো আমি আমার এখান থেকে দেখাই দিব দাঁড়ান একটা মিনিট আচ্ছা ওই যে ইন্টারফেসগুলো আসছে একটা জিনিস আপনারা দেখেন এখানে ইন্টারফেস কী কী আসছে সেলস তারপর লিড তারপরে ওয়েবসাইট ট্রাফিক তারপরে প্রোডাক্ট অ্যান্ড ব্রান্ড তারপরে ব্রান্ড অ্যাওয়ারনেস তারপরে অ্যাপ প্রমোশন এগুলা সব আমাদের এক একটা কাজে এইটা একটা ক্লাস এটা একটা ক্লাস এটা একটা ক্লাস এটা একটা ক্লাস এটা একটা ক্লাস এটা একটা ক্লাস এটা একটা ক্লাস ঠিক আছে এটা প্রত্যেকটা ক্যাম্পেইন আলাদা করতে এগুলো আমরা আলোচনা করব এখন এগুলো নিয়ে আমাদের কোনো আলোচনার প্রয়োজন নাই ঠিক আছে আমরা সবগুলা আলোচনা শিখব ওই সময় যখন আমরা ক্যাম্পেইন রেডি করব। এখন ঠিক আছে আপনি স্ক্রিন শেয়ারটা অফ করে দেন আমরা একটু আলোচনা আরও পাঁচ সাত দশ মিনিট আলোচনা করে নিই এখন কী করবো আমরা পেমেন্ট মেথড সেট করব। আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো ক্রিয়েট করার পরে আমি স্ক্রিনটা শেয়ার করে নিই আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন আমাদের এখন আমরা পেমেন্ট মেথড এড করব পেমেন্ট মেথড এড করার জন্য আমরা কোথায় যাব জানেন স্ক্রিন দেখা যাচ্ছে তো হ্যাঁ পেমেন্ট মেথড এড করার জন্য আমরা টুলস এন্ড সেটিংস নামে একটা জায়গা আছে ডান দিকে দেখেন এই জায়গার মধ্যে এখানে দেখেন অনেক কিছু আছে কী কী আছে সার্চ আছে রিপোর্ট আছে টুলস অ্যান্ড সেটিংস আছে রিফ্রেশ আছে হেল্প আছে নোটিশ আছে আমার ইমেল আছে ঠিক আছে এই সবগুলা বাদ দিয়ে আমরা শুধুমাত্র ক্লিক করব কোথায় আমরা শুধুমাত্র ক্লিক করব টুলস অ্যান্ড সেটিংসে আমরা টুলস অ্যান্ড সেটিংসে শুধুমাত্র ক্লিক করব টুলস অ্যান্ড সেটিংসে ক্লিক করলে আমরা আমাদের জায়গায় এই এই জায়গার মধ্যে দেখবেন পেমেন্ট মেথড নামে একটা অপশন আসছে বি অথবা বিলিং ইনফরমেশন সামারি হ্যাঁ এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন বিলিং বিলিং ইনফরমেশন বিলিং আসছে সামারি আসছে ট্রান্স আসছে ডকুমেন্ট আসছে প্রমোশন আসছে সেটিং আসছে সেটিং আসছে অ্যাডভার্টাইজ ভেরিফিকেশন আসছে আমরা সেটিংসে ক্লিক করব হ্যাঁ নেটওয়ার্ক স্লো হওয়ার টাইম হয়েই গেছে সাড়ে এগারোটা হয়ে গেছে মানে আর এখন মরা যাইতে কিছু দেখেন পেমেন্ট মেথড সেট আপ সেটিং আমরা বিলিংয়ে গেলাম টুলস অ্যান্ড সেটিংসে গেলাম টুলস অ্যান্ড সেটিংসে যাওয়ার পরে বিলিংসে গেলাম বিলিংসে যাওয়ার পরে আমরা সেটিংসে আসলাম সেটিংসে আসার পরে বিলিং কান্ট্রি এটা আমাদের তেমন একটা কাজে আসবে না এটা যে বায়ার থাকবে ওই বায়ারের সাধারণত অ্যাডস ক্যাম্পেইন রেডি করাই থাকে এই অ্যাকাউন্টটা রেডি করা থাকে সে আপনাকে আমাকে অ্যাক্সেস দিবে অ্যাক্সেস দিয়ে দিলেই আমরা কাজ নিয়ে নিব কিভাবে অ্যাক্সেস নিতে হয় সেটা আমি দেখিয়ে দিব আচ্ছা এখন দেখেন বিলিং কান্ট্রি বিলিং কান্ট্রির মধ্যে এখানে যেই দেশটাতে আপনি ক্যাম্পেইন যে দেশের বায়ারের কাজ করবেন ওই দেশ এখন যখন মনে করেন আমি বাংলাদেশের মধ্যে কাজ করতাম তাহলে আমার বিলিং কান্ট্রিটা বাংলাদেশ থাকবে ঠিক আছে যদি আমি ইউএসের কাজ করি অস্ট্রেলিয়ার কাজ করি তাহলে আমাকে অস্ট্রেলিয়া সেট আপ করে দিতে হইব ঠিক আছে আমি যদি কানাডার কাজ করি যেমন দেখেন এই যে সব দেশ এই জায়গার মধ্যে আছে সব দেশের ইউনাইটেড স্টেট আছে ইউনাইটেড স্টেট দিলাম ইউনাইটেড স্টেট দেওয়ার পরে আমরা আসবো ইউএসডি ইউনাইটেড স্টেট তো অটোমেটিকলি এখানে কোনো অবস্থাতে অন্য কোনো টাকা জমা হবে না সব সব টাকা ইউএসডিতে আসবে তারপরে টাইপ অর্গানাইজেশন অর্গানাইজেশন মানে হচ্ছে প্রতিষ্ঠান অর্গানাইজেশনের নাম দিবেন অর্থাৎ ব্যাংকের নাম দিবেন ঠিক আছে তারপরে ব্যাংক দিবেন পেপাল দিলে পেপাল যেটাই হোক অথবা যে ব্যাংকের দিবেন এই ব্যাংক দিবেন তারপরে এডি এড কার্ডিট ক্রেডিট ও ডেবিট কার্ড এড ক্রেডিট ও ডেবিট কার্ড ক্রেডিট এখন যদি পে পেপাল দেন তাহলে পেপালটা এইভাবে সিলেক্ট করে দিবেন যদি অন্য কিছু দেওয়া হয় তাহলে এড ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকেও দিলে দিতে পারবেন তারপরে ব্যাংকের নামটা লিখবেন ওকে ঠিক আছে তারপরে আসলেন কি তারপরে সেভিংস চেকিং বিজনেস হ্যাঁ তারপরে রোডিং নাম্বার কার্ডের একটা নাম্বার থাকে সেই নাম্বার অ্যাকাউন্ট নাম্বার দিবেন তারপরে আপনার এইভাবে দিয়ে দিবেন অ্যাকাউন্ট সাবমিট এটা আমাদের জন্য ভেরিফাই দিয়ে দিবেন ভেরিফাই হয়ে যাব এটা আমাদের জন্য কাজ না সাধারণত এটা বায়ারের কাজ এটা বায়ার করে দিবে বুঝতে পারছেন তারপরে আমি দেখাই দিলাম ওকে তারপরে হচ্ছে আমরা অ্যাক্সেস নেওয়ার জন্য অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি দেখেন সেট উপরে সেট আছে এই সেট জায়গার মধ্যে এই সেট মধ্যে দেখেন অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি নামক একটা অপশন আছে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি নামক অপশনে ক্লিক কর ক্লিক করার পরে আমাদের কোথায় নিয়ে আসে দেখেন এখন বায়ারকে আপনি গুগল আপনি অবশ্যই আপনার একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট লাগবে ঠিক আছে আপনার গুগল একটা অ্যাডস অ্যাকাউন্ট লাগবে এইভাবেই যেভাবে বলছি আপনার পেমেন্ট মেথড অ্যাড করা লাগবে না গুগল অ্যাডস অ্যাকাউন্টে জাস্ট আমি যেভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করছি ওইভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্ট থাকলেই চলবে আর কোনো সেট করা লাগবে না বায়ারকে আপনি অ্যাক্সেস নেওয়ার সময় আপনি যে ইমেল দিয়ে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই ইমেল অ্যাড্রেসটা বায়ারকে দিয়ে দিবেন বায়ার ওই জায়গার মধ্যে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটির মধ্যে গিয়া সে তার ইমেলটা আপনার ইমেলটা দিয়ে দিবে সেখান থেকে আপনি ইমেলটা দিয়ে দিলে এই ইমেলটা আপনি ওপেন করবেন ওপেন করে সেখান থেকে লগ দিবেন অর্থাৎ অ্যাকসেপ্ট দিবেন আপনি হয়ে যাব দাঁড়ান আমি দেখি দিতে পারি কিনা নেটওয়ার্ক কাজ করে কিনা ওকে okay. এখানে নাম লিখতে হইব সরি সরি সরি এটা নাম লিখতাম সরি নাম হচ্ছে তো জয়নাল মনে না সরি এইটা আচ্ছা এখানে ইনভাইট আচ্ছা ঠিক আছে এখন আর অনেক সময় হয়ে গেছে কালকে পরের ক্লাসে এটা দেখাই দিব শুরু করবো এটা দিয়েই কিভাবে অ্যাক্সেস নিতে হয় আজকে এই পর্যন্ত তাক আর আপনাদের যদি বায়ার দুইজনকেই বলছি আপনারা যদি বায়ার আপনাদেরকে নক দেয় তাহলে আপনারা আনসার দিবেন আনসার দিয়ে আমাকে নক দিবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সঠিকভাবে সাপোর্ট দেওয়ার জন্য আর আজকের ক্লাস এখানে শেষ করে দিচ্ছি হ্যাঁ বলেন জি বলেন আমাদের টাইমের মধ্যে পার্থক্য কত স্যার বারো ঘন্টা টোটাল বারো ঘন্টা এবং কানাডা আচ্ছা। মানে, মনে হয় রাত ওনার না না এখন তো আমাদের এখন কি আচ্ছা 11টা আচ্ছা। স্যার উনি ওনাদের এখন দুপুর টাইম স্যার উনি আমাকে দুপুর তাহলে উনার হিসাব অনুযায়ী উনি দুপুর বারোটা এখন হয়তো উনি লাঞ্চের টাইমে টিফিন টাইমে অথবা বিকেলে গিয়ে ওকে স্যার ওকে স্যার উনি স্যার গুগলে গিয়ে আপনি সার্চ দেন কানাডিয়ান টাইমের সাথে আমাদের ডিসটেন্স ঠিক আছে পেয়ে যাবেন দেখবেন আচ্ছা, ঠিক আছে এই পর্যন্ত ভালো থাকেন আচ্ছা ঠিক আছে এই পর্যন্ত ভালো থাকেন হ্যাঁ জি হ্যাঁ জি আমার মাত্র মেসেজ করছে পাঁচবার গেম দেখতে মেরেছে মেসেজ করছে মেসেজ করছে তাহলে শেয়ার করেন স্ক্রিন শেয়ার করেন দেখি কি মেসেজ করছে তাহলে শেয়ার করেন দেখি কি মেসেজ করছে পজ করে দিলেন মানে পজ করে দিলেন পজ করে দিয়েছেন দেখেন আবার নতুন করে স্ক্রিন শেয়ার করেন স্ক্রিন দেখা যাচ্ছে না নতুন করে করেন স্ক্রিন দেখা যাচ্ছে না আমি আপনি স্ক্রিন অফ করে নতুন করে স্ক্রিন দেন এখন দেখতে পাচ্ছি এখন দেখতে পাচ্ছি এখন দেখতে ফাইবার তার ফাইবার লিংক দেন こっちの爪ですよ。 দিলে আপনার ইউজার নেম দেন তারে বলেন এই যে প্লিজ চেক দিস ইউজার নেম আপনি আমাদের মেসেঞ্জার গ্রুপে আপনার ফাইলের প্রোফাইল লিংকটা দেন তো দেখি আমাদের মেসেঞ্জার প্রোফাইল লিংকটা দেন তো দেখি আলাইকুম জি আব্দুল্লাহ ভাই এইভাবে বায়ারের এরপরে তার ইনফরমেশন সহ কখনোই পাবলিকলি পোস্ট দিবেন না দিলে বায়ারের লিঙ্কটা দেখে অনেক বাটফার আছে সে কিন্তু ওই লিঙ্কের নখ দিতে পারে অথবা আপনাকে সমস্যায় ফেলার জন্য অনেক কুজ্জা আলাদাভাবে বাইর করিয়া একটা কাজ করে নিতে পারে সুতরাং বি কেয়ারফুল এগুলা